ইসলাম একটা পূর্ণ দিন কিভাবে কাটাতেন চব্বিশ ঘন্টা কিভাবে কাটাতেন ঘুম থেকে উঠে ঘুমতে যাওয়ার পর্যন্ত কি হতো কি ঘটতো ওনার একটা দিনে আমরা শুনি আমরা শুরু করব তিনি ঘুম থেকে উঠে কি করতেন এখান থেকে কেউ কি বলতে পারবেন তিনি কখন ঘুম থেকে উঠতেন class that should be question and answer that should be question and response কেউ কি আন্দাজ করতে পারেন কয়টার দিকে ঘুম থেকে উঠতেন রাতে হ্যাঁ বলেন পূর্বে একটা জেনারেল আনসার হয়েছে আরো স্পেসিফিক কেউ বলতে পারেন রাতের তৃতীয়াংশে অনেকটাই জেনারেল স্পেসিফিক আরো স্পেসিফিক হ্যাঁ তাহাজুদের সময় হ্যাঁ আরেকটু আরেকটু স্পেসিফিক হয়েছে মাশাআল্লাহ জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন মাঝরাতে কারণ আমাদের তাহাজুদের পনেরো বিশ মিনিটের তাহাজুদ ছিল না তো না কম সে কম দুই ঘন্টা কম মাঝে মাঝে তিন ঘন্টা তাহলে মিড নাইট মধ্যরাতে বিশ্বনবী ইসলাম উঠতেন উঠেই আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করতেন যে Allah thanks for a new time new day আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন আল্লাহ শুকর গুজার করছি তোমার দরবারে যে দীর্ঘ সময় মৃত্যুর পর তুমি আমাকে আবার জীবন দিয়েছো কারণ আমরা যখন ঘুমিয়ে থাকি এটা মরার মতো না প্রায় দীর্ঘ সময় মরার মতো করেছিলাম আবার তুমি জীবন দিয়েছ শুকর গুজার করছি আল্লাহ তোমার দরবার এটা করতে হবে সুরা আলে ইমরানের শেষ দশ তেলাওয়াত করতেন এই মাঝরাতে অ্যাপ্রক্সিমেটলি আমি একটা সময় বলতে পারি যে লেটস আড়াইটার দিকে উঠতেন আড়াইটা আমাদের এখনকার টাইমে আড়াইটার দিকে উঠতেন এই দোয়া পড়তেন আল ইমরানের শেষ দশ তেলাওয়াত করতেন এরপর মেসওয়াক করতেন কি করতেন আপনারা মেসওয়াক করেন তো হ্যাঁ রাসুল ইসলাম এতেকালের আগেও যেই কাজটা করেছেন সেটার নাম কি সবাই বলেন মেসওয়াক মেসওয়াক করতেন তিনি রসুল্লাহ ইসলাম সব নবীরা মেসওয়াক করতেন আপনারাও মেসওয়াক করবেন এরপর তিনি তাহাজ্জুদ শুরু করতেন আট রাকাত লম্বা তাহাজ্জুদ করতেন কখনো ঘরে কখনো মসজিদে নববীতে রওদাতুমিন রিয়াদুল জান্নাহ একটা স্পেশাল জায়গা আছে লেখা মাকান তাহাজ্জুদি রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাহাজ্জুদের জায়গা 2017 সালে আমি যখন প্রথম উমরায় যাই আমি ওই জায়গাটাতে নামাজের সুযোগ পেয়েছিলাম সিরিয়াল ধরে যেতে হয় লাইন ধরতে ধরতে দেখি এমন একটা জায়গা ওখানে লেখা রাসুল সাল্লাম তাহাজ্জুদের জায়গা মসজিদে যখন করতেন ওইখানে করতেন আপনারাও মদিনাতে গেলে আপনারাও ওখানে সালাদ করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে লম্বা তিনি তাহাজুদ করলেন তাহাজুদটা কেমন ছিল লম্বা সময়ের জন্য ছিল লম্বা লং কিয়াম লং রুকু লং সাজদা কত লম্বা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না বিষ্ণুবীর তাহাজ্জুদের নামাজে কত লম্বা ছিল আর কত সুন্দর ছিল এটা আমাকে জিজ্ঞেস করুন আমি বলতে পারবো আমি বলতে পারবো না মানে এত সুন্দর ছিল এটা ভাষার বর্ণনায় আমি আয়েশা ফুটিয়ে তুলতে পারবো সুবহান লম্বা কিয়াম যতক্ষণ কিয়াম করতেন ততক্ষণ রুকুতে থাকতেন যতক্ষণ রুকুতে থাকতেন ততক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন ঠিক ততক্ষণ সেজদায় করে থাকতেন যতক্ষণ লম্বা সেজদা দিতেন দুই সেজদার মাঝখানে ঠিক ততক্ষণ বসে থাকতেন পড়েন সুবহানাল্লাহ হাত্তা তাতাফাত্তারা কদামা বিশ্বনবীর পা ফুলে এরকম মোটা হয়ে যেত টিউমার হলে যেরকম ফুলে যায় মোটা হয়ে যেত লম্বা তার রাতের এক ষষ্ঠ ষষ্ঠাংশ যখন বাকি ছয় ভাগের এক ভাগ তখন তিনি স্ত্রীদের ডাকতেন আপনারা জানেন ওনার নয় জন স্ত্রী ছিল কয়জন নয় জন স্ত্রী ছিল মোট এগারো জন স্ত্রী ছিল আর দুইজন দাসী ছিল মোট তেরো জন এই এগারো জন স্ত্রীর কাছে এক এক রাতে এক একজনের কাছে থাকতেন লটারি করতেন যার নাম উঠত তার ঘরে আজকে তারপরের দিন আরেকজন তারপরে আরেকজন এভাবে ভাগ ভাগ করে করে স্ত্রীদের সাথে থাকতেন ওই রাতে যেই স্ত্রীর ঘরে থাকতেন রাতের ছয় ভাগের এক ভাগ যখন বাকি তাকে তাহাজুদের নামাজ বা বিতরের নামাজ পড়ার জন্য ডাকতেন একসাথে দুইজন বিতরের নামাজটা জামাতে পড়তেন সুবাহ পড়েন মাঝে মাঝে মাঝে মাঝে ঠিক এই টাইমটাতে রাসূলুল্লাহ ইসলাম বাকিউল মসজিদে নবীর পশ্চিম দিকে বিশাল একটা কবরস্থান আছে আমরা বাঙালিরা এটারে জান্নাতুল বাকি বলি কি বলি আসলে আরবিতে মাকবারাতুল বাকিয়া বাকি কবরস্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীরা সাথীরা সাহাবীরা এখানে শুয়ে আছে কি মানুষ ছিলেন মধ্যরা জীবিত যারা আছে তাদের জন্য তো একটু আগে কেঁদে কেঁদে দোয়া করছেনি যারা চলে গেছে এদেরকেও ভুলেন নাই মাঝ রাতে ওই কবরের সামনে যেও কাঁদতেন সুবাংলা করবেন না শেষ রাতে তিনি যে মাকবারাতুল পাখিতে তাদের জন্য দোয়া করতেন এরপর ঘরে ফিরে এসে একটা শর্ট ন্যাপ নিতেন শর্ট ন্যাপ মানে সামান্য একটা ছোট্ট ঘুম ঘুম আসছে আসে নাই শুয়ে আছি পাশে কে যেন কথা বলে একটু আওয়াজ বোঝা যায় এরকম একটা ঘুম আছে না কথা বলে না চোখটা ঘুমের জন্য একটু বুঝে আসছে লেগে আসছে কিন্তু কে যেন কথা বলে ওটাও শোনা যায় কানে এরকম একটা ঘুম আছে না এটা বলে ন্যাপ একটা ন্যাপ নিতেন very short nap up until Fajr সলাতুল ফাজারের আগ পর্যন্ত এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিতেন তখন তিনি ফজরের জন্য উঠতেন উঠে সুন্নত নামাজ পড়ে ফজরের সুন্নত পড়ে কখনো অজু করে কখনো অজু ছাড়াই ইমামতি করতে যেতেন ফজরের নামাজের তিনি বলতেন আইনানি ইয়ানামান ওয়াল কলবু ইয়াকদান আমি এমন নবী আমার দুই চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না এজন্য আমরা ঘুমাইলে অজু করা লাগে নবীরা ঘুমালে তাদের অজু ভাঙে না এজন্য রসুল ইসলাম ঘুম হালকা একটা ছোট্ট ঘুম দিয়ে উঠে কখনো অজু করে কখনো অজু ছাড়া তিনি ফজরের সালাতে যেতে লম্বা তালাওয়াত করতেন ফজরের নামাজে মা বাইনা সিদ্দিন ইলাল মিয়া 60 থেকে 100 আয়াত আপনি পড়েন কয় আয়াত ফজরের নামাজে চিন্তা করছেন বিষ্ণু থেকে অন অ্যান অ্যাভারেজ ষাট থেকে একশো আয়াত করতেন ফজরের সালাম ফিরিয়ে সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন লম্বা সময় আজকাল সবা বল মাসা করতেন পড়বেন এগুলো শোনার জন্য না যা শুনতেছেন সাথে সাথে নিয়ম আমিও এরকম করবো আমিও সকালটা এভাবে কাটাবো আমিও আমার জীবন এভাবে সাজাবো ঠিক কিনা এই প্ল্যান রাখতে হবে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন লম্বা সময় তাসবিহ শেষে জিজ্ঞেস করতেন হাল রাআ আহাদুম মিনকুম আল বারিহাতা রুইয়া গত রাতে কেউ কি কোনো স্বপ্ন দেখছিলা অনেক সাহাবী স্বপ্ন দেখতো না অনেক বলতো যে ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি কি দেখছ এটা রাসূলুল্লাহ এটা ব্যাখ্যা করে দিলেন বলতেন এই শব্দের ব্যাখ্যা এটা স্বপ্ন নিয়ে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে একটা আলোচনা আছে দেখবেন স্বপ্ন দ্য সিগনিফিকেন্স অফ ড্রিম স্বপ্নের বিস্তর আলোচনা ব্যাখ্যা আমি সেখানে করেছি রাসুল ইসলাম ফজরের সালাতের পরে স্বপ্নের ব্যাখ্যা করতেন সাহাবার কেউ স্বপ্ন দেখলে ওটা ব্যাখ্যা করতেন এরপরে সলাতুল দোহা করতেন সূর্য ওঠার পর চার রাকাত সলাতুল দোহা করতেন এরপরে রিটার্ন ব্যাক টু হোম আবার ঘরে চলে যেতেন খেয়াল রাখবেন রাসুল ইসলাম ঘরে ঢুকলেই দুই কাজ ঘরে ঢুকলেই কথা বলেন সবাই বলেন ঘরে ঢুকলেই দুইটা আছে এক নাম্বার সালাম এক নাম্বার আম্মাজান আয়েশা বলেন এত বছর বিষ্ণু ইসলামের সাথে সংসার করলাম একদিনও আমি আগে সালাম দিতে পারিনি মাঝে মাঝে পর্দার আড়ালে লুকিয়ে থাকতাম কিন্তু দূর থেকে আমাকে সালাম দিয়ে দিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকেই তিনি সালাম দিতেন দুই নম্বরে কি করতেন দুই নম্বরে মেসোয়াক করতেন মেসওয়াক কি সেন্স দেখেন স্ত্রীদের কাছে যাবেন কথা বলবেন মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে এরকম হয় না যেন সোশ্যাল ইন্টারাকশন যখন করবেন মুখ থেকে যেন দুর্গন্ধ না আসে ব্রাশ করে যাওয়া মেসওয়াক করে যাওয়া অথবা মিন্ট গাম চাবানো চুইং গাম যেটা থেকে সুগ্রাণ আসে রাসুল ইসলাম ঘরে ঢুকার আগেই প্রথমে সালাম তারপরে তিনি মেসওয়াক করতেন আচ্ছা এবার স্ত্রীদের সাথে কথাবার্তা শুরু করলেন ফজরের পর পরে এসে এবার ব্রেকফাস্টের সময় হয়েছে না ব্রেকফাস্ট হয়েছে কিনা সালাত দোহা করে আসলেন ঘরে ঢুকলেন এবার এখন কোন টাইম হয়েছে now will know how was the breakfast of the last messenger সব শেষের নবী মোহাম্মদ রসুল্লাহামের ব্রেকফাস্ট কেমন ছিল দেখেন কেমন ছিল ঘরে যে সালাম দিয়ে জিজ্ঞেস করতেন কিছু আছে খাবার স্ত্রীরা যদি বলতো আছে খেতেন যদি না থাকতো বলতেছেন ফাইন নিয়ে আসলাম ঠিক আছে আমি রোজা রাখলো থাকলে খেতেন না থাকলে রোজা রাখতেন আর ফজরের পরে বিষ্ণু কখনো কখনো দেন না ফজরের পরে এটা কাজের সময় এবং তিনি দোয়া করেছেন আল্লাহ বারিক উম্মতি ফি বুকুরিহা হে আল্লাহ আমার উম্মতের সকালে বুকুরের সময়টা ফজরের পরে দু তিন ঘন্টার সময় এই সময়টাতে আল্লাহ তুমি বরকত দিয়ে দিও এই সময় কাজ করলে বরকত এ সময় আপনি অফিসের কাজ করবেন পড়াশোনা থেকে পড়াশোনা করবেন ঘুম যদি রাতে না হয় একটু দেরি করে ঘুমাবেন কিন্তু ফজরের পর পর ঘুমানোটা ঠিক না কালে রোদ্রে সফরে কোনো ঝামেলা এক দুদিন হতে পারে কিন্তু এটা রেগুলার অর্থে হওয়া ঠিক না যে প্রতিদিন আমার ঘুমই হয় ফজরের রাতে ঘন্টন নাই এরকম কিছু আসে না নাই আমাদের এখানে নাই মাশাআল্লাহ আজকে হ্যাঁ না চেঞ্জ চেঞ্জ ইউর হ্যাবিট আজকে আমরা শুরুতে প্রতিজ্ঞা করেছি বিষ্ণু ইসলামের একটা পূর্ণ দিন চব্বিশ ঘন্টা ডেইলি রুটিনটা আমরা শুনবো তাহলে ফজরের পরে ঘুমাতেন না তো খাবার খেলেন আর খাবার না পাইলে কি করতেন রোজা রেখে আবার মসজিদে আবার কি যে মসজিদ থেকে ঘরে আসছেন আবার এই মসজিদে মসজিদে যেই দুই রাখা মসজিদে ঢুকলেই যখনই ঢুকতেন তখনই মসজিদ মসজিদে দুই বিষ্ণু দুই পরে the official start of the day officially ওনার দিনটা স্টার্ট করতেন কারণ এই মসজিদের মধ্যেই সব ছিল এটাই সুপ্রিম কোর্ট মসজিদে নবী এটাই হাই কোর্ট এটাই বিচার বিভাগ এটাই সংসদ ভবন এটাই বঙ্গভবন এটাই গণভবন এটাই ক্যান্টনমেন্ট এখানেই সব হতো দ্য অফিসিয়াল স্টার্ট ওনার অফিসিয়াল স্টার্ট হতো ওই দিনে অফিসিয়াল কাজ কি করতেন রাষ্ট্রের নানা কাজের যে দায়িত্বগুলো ছিল এগুলো পালন করতেন use to care the social and the political পাশে সুফা বারান্দা ছিল কিছু সাহাবি দিন ইসলাম চর্চার জন্য ওখানেই পড়ে থাকতো আহলে সুফার সাহাবাদেরকে রসুল্লাহ সাল্লাম হাদিস শিখাতেন কোরআন শিখাতেন আচ্ছা গেল তাহলে সকালে অফিসিয়াল যে কাজগুলো এগুলো রসুল্লাহ ইসলাম করতেন এবার যদি আরেকটু উপরের দিকে যাই সে দশটা থেকে এগারোটা সাড়ে এগারোটা এই টাইমটাতে রসুল ইসলাম কি করতেন অনেকগুলো কাজ করতেন আমরা আগাচ্ছি কিন্তু সামনের দিকে এই টাইমে উনি ফ্যামিলি ওনার যে আত্মীয় স্বজন আছে এদের বাড়িতে ভিজিট করতেন মাঝে মাঝে আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন তো আপনার হায়াতে বরকত চাইলে রিজিকে বরকত চাইলে এটা করতে হবে যদি চান হায়াতে বরকত রিজিকে বরকত আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন ফোন করে খবর নেন কিছু উপহার পাঠান আপনার রিজিকে আপনার হায়াতে বরকত দিয়ে দিবে কে কোথায় যাইতেন বিশেষ করে নিজের মেয়ে কয়েক ঘর পরেই ফাতেমা রাদি আল্লাহ তার বাড়ি যেতেন যে দুই নাতি হাসান হোসেন রাদি আল্লাহ তালাদের সাথে সময় কাটাবেন হাসানকে রাসুসাহ ইসলাম আদর করে আরবিতে ডাকতেন লুকা সেই বুখারের বর্ণনা যে বলতেন এই না লুকা লুকা কোথায় লুকা শব্দের অর্থ পিচ্ছি বাংলা কি বলে অমিয়া নানা নাতির সম্পর্ক আলাদা সম্পর্ক আছে নাই বিষ্ণুবী ওনাদেরকে নিয়ে মসজিদে যে অনেক সময় নামাজ পড়তেন একবার আসরের নামাজের সময় লম্বা সেজদা দিলেন এত লম্বা সেজদা আসরে জীবনে কোনোদিন দেয় নাই নামাজ শুরু সাহাবারা বললেন এরা অসুস্থ হয়ে গেলেন নাকি সেজদা অবস্থায় করোনার আয়াত নাজির হলো নাকি এত লম্বা সেজদা তো দেয় নাই দেন নাই কখনো বিষ্ণু ইসলাম বললেন না আমার নাতি হাসান সেজদারত অবস্থায় আমার কাঁধের উপরে চেপে বসেছিল এজন্য আমি হাসানকে ডিস্টার্ব করতে চাই নাই যতক্ষণ হাসান আমার কাঁধে ছিল আমি সেজদায় লুটিয়ে পড়েছিলাম পরে হাসান সরে গিয়েছে সেজদা থেকে মাথা তুলেছে কি ভালোবাসতেন নাতিদের ঘুরতে যেতেন মেয়ের ঘরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসান হাসানের সাথে সময় কাটাতেন মাঝে মাঝে he use to visit the market of Madina মদিনার মার্কেট ভিজিটে যেতেন এই টাইমে এগারোটার দিকে একটা অ্যাপ্রক্সিমেট টাইম এগারোটার দিকে একদিন ঘুরতে ঘুরতে যেয়ে দেখে খেজুরের স্তূপ হাত ঢুকাই দিলেন ভিতরে উপরে শুকনা কিন্তু ভিতরে হাত দিয়ে হাত তুলে দেখে হাতের মধ্যে পানি তার মানে উপরে শুকনা ভিতরে ভেজা রাসুসাল্লাম বলেন ঘটনা কি উপরে শুকনা ভিতরে ভেজা কেন বলে ইয়া রাসুল্লাহ বৃষ্টি হয়েছে এই জন্য তোর বৃষ্টি হলে তো উপরেও পানির আলামত থাকবে কি থাকবে না এবার তো ধরা খেয়ে গেছে তখন রাসুসাল্লাম সে বিখ্যাত হাদিসটা বলেছিলেন মান গসানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় যে আমারে ধোকা দেয় সে আমার উম্মত কশিন কালেও হতে পারে the person who deceives us is not among us যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয় এই টাইমে রাসুল মদিনার মেয়েদের জন্য স্পেশাল টাইম রাখতেন Q A question answer session দুপুরবেলা টাইম দিতেন ছেলেদের জোহর নামাজের পর কিন্তু এই টাইমটাতে নারীদের জন্য একটা স্পেশাল টাইম রাখতেন কারণ পুরুষদের মাঝখানে নারীদের নারী ঘটিত বিভিন্ন মাসালা একটু জিজ্ঞেস করার সময় একটু লজ্জা আছে না নাই একটু বিব্রত হতে পারে একটু লজ্জা পেতে পারে এই জন্য স্পেশাল টাইম দিতেন ওনার স্ত্রীদের ঘরে অন্যান্য নারীরা আসতো মাসালা জিজ্ঞেস করত এই টাইমে রাসুসাহ ঘরের টুকিটাকি কাজ করতেন নিজে দুধ দহন করতেন ছাগলের ওলান থেকে ওটের ওলান থেকে নিজের জামা সেলাই করতেন জুতা সেলাই করতেন ঘরের স্ত্রীকে এটা আগায় দেওয়া ওইটাতে হেল্প করা এই হাউস হোল্ড চোর্স গুলো তিনি আঞ্জাম দিতেন আপনারা দেন তো নাকি হ্যাঁ অনেকে বলবে ওদের বিয়েই তো করি নাই কিভাবে দিব হ্যাঁ কি অবস্থা অবিবাহিত হ্যাঁ আল্লাহ আল্লাহ তোমাদের অন্তরের দুঃখ জ্বালা এটা দূর করে দেখ নেককার স্ত্রী দিয়ে তোমাদের জীবন সঙ্গিনী নসিব করো তো এখনই নিয়ত করো যে বিয়ের পরে এরকম হেল্প করবা স্ত্রীকে আরো জন ইনশাআল্লাহ এই টাইমটাতে রাসূল সাল্লাল্লাহু মাঝে মাঝে পায়ে হেঁটে মসজিদে কোবাতে যেতেন কোবা হজমরা যারা করেছেন মসজিদে নবী থেকে সাড়ে চার কিলোমিটার দূরে একটা মসজিদ এটা ছিল মদিনার প্রথম মসজিদ রাসুলাম মদিনাতে এসে আগে ওই মসজিদ বানাইছেন পরে মসজিদে নবী কোবা মসজিদে পায়ে হেঁটে যে নামাজ পড়তেন এবং বিষ্ণু ইসলামের সাত করেন যে ব্যক্তি নিজ ঘরে উজু করে বের হয়ে কোবা মসজিদে যে দুই রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার আমল নামে একটা পূর্ণ মাকবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবেন এজন্য দেখবেন যে হাজী সাহেবরা যখন যায় মুআল্লিমরা শনিবারে নিয়ে ওখানে দুই রাকাত সালাত পড়ে কোবা মসজিদ যাবেন ভিজিট করবেন তাহলে এটা ছিল রাসূল ইসলামের এই জোহরের আগ দিয়ে টাইম এবার চলে যাব ওনার লাঞ্চ টাইম কারণ রাসূল ইসলাম আমাদের মতো জোহরের পরে লাঞ্চ করতেন না বিফোর জোহর সুবহানাল্লাহ পড়েন lunch after Zuhr or before Zuhr সবাই বলেন after Zuhr or before Zuhr জোহরের আগে রাসূল লাঞ্চ করতেন কোত্থেকে আসতো মোস্টলি ইট ওয়াজ এ গিফট অন্য সাহাবাদের পক্ষ থেকে গিফট হিসেবে আসতো রাসূল বাসার পাশে আনসারি ফ্যামিলি ছিল তারা উট পালতো উট উটের দুধ দহন করে প্রায় দুপুরবেলা নিয়ে আসতো রাসুল ইসলাম এগুলো খেতেন এক একদিন যেটা আসতো কেউ খেজুর দিত কেউ এটা দিত সেটা দিত যেটা আসতো এটা ছিল ওনার লাঞ্চ সাধারণত খাবারের সময় উনি কি কি খেতেন হাদিসে এসেছে রাসুল ইসলাম একা একা কখনো খেতেন না he never eat alone always use to eat communally একসাথে খেতেন একসাথে খেলে বরকত বেশি না কম এটা ছিল রাসুল ইসলামের অভ্যাস একা একা খেতে পারতেন আমরা অনেক সময় একা একা খেয়ে ফেলি না না তিনি যারা ছিল তাদেরকে নিয়ে খেতেন আরেকটা অভ্যেস ছিল তিনি রান্নার বদনাম করতেন না কখনো নেভার এভার লবণ হয় নাই মরিচ হয় নাই স্বাদ হয় নাই জাল হয় নাই এরকম থাকে না আমাদের কমপ্লেন কমপ্লেনের শেষ নাই আহা লবণ কম হয়েছে দেখে বউ তালাক দিয়ে দিছে এরকম টাকায় তো আসলে নাই এরকম আছে তরকারিতে লবণ কম বলে তালাক খেতেন ভালো না লাগলে রেখে দিতেন পাশে কিন্তু খাবার ভালো হয় নাই এটা বিষ্ণু ইসলাম কোনোদিন বলেন কি খেতেন বিষ্ণু ইসলাম খেজুর খেতেন খেজুর ডেটস দুধ খেতেন দুধ পছন্দ করতেন খুব সিরকা খেতেন ভিনেগার সেটা রুটি খেতেন গোস্ত খেতেন ছাগলের সামনের দুই পায়ের যে বাজুর রানের গোস্ত এটা বিষ্ণু ইসলাম বেশ পছন্দ আসাল হানি হানি মধু খান আপনারা পছন্দ করতেন হাব্বাতু সাউদা কালিজিরা পছন্দ করতেন জৈতুন জৈতুন অলিভস জলপাই পছন্দ করতেন রুম্মান মানে ডালিম ফল পছন্দ করতেন লাউ পছন্দ করতেন লাউ একবার লাউয়ের তরকারি দেয়া হলো বিষ্ণু ইসলাম লাউ গুলো খুঁজে খুঁজে নিয়ে খাচ্ছিলেন হাদিসে সোহান পড়ে কিশমিশ খেতেন মাশরুম খেতেন আপনারা এখন রেস্টুরেন্টে মাশরুমের স্যুপ খান না স্বাস্থ্যকর রাসূল বলতেন আল কামআত মিনাল মান ওয়া মাউহা শিফাআন লিল আইন মাশরুমের স্যুপ চোখের জ্যোতির জন্য অনেক ভালো তিন ফল খেতেন তিন ও তিন ওয়া জাইতুন যেটা ইংরেজিতে ফিক বলে ডুমুর টাইপের আরাবিয়ান ডুমুর আঙ্গুর খেতেন আঙ্গুর সারিদ খেয়েছেন জীবনে সারিদ সারিদ গোস্ত রুটিকে মিক্স করে এরব দেশে একটা খাবার খাওয়াই আমি যখন মিশরে পড়াশোনা করতাম ঈদের দিন আমাদেরকে দেওয়া হতো হোস্টেল থেকে ফ্রিতে তো প্রথম যখন ঈদ করতেছি বললাম এটা কি এ সাদা বলে সারিদ এটার নাম সারিদ হাইস খেতেন হাইস ছাতু গ্রাম বাংলায় ছাতু বানায় না কথা বলেন না কেন ছাতু খাইছেন ছাতু ছাতু খেতেন পনির পছন্দ করতেন পনির ঘি এগুলো তার মানে এগুলো সবসময় খেতেন না সারা জীবনে কি কি খেয়েছেন তার একটা লিস্ট দিলাম খরগোশ খেয়েছেন মোরগ খেয়েছেন বিশাল বড় সাগরের তিমি মাছের মতো একটা মাছ যেটার নাম আম্বার জীবনে একবার খেয়েছেন এই হচ্ছে রাসুলের ফুড লিস্ট যা খেতেন অল্প খেতেন বাসি কিছু খেতেন না খেতেন অল্প কিন্তু তাজা সোমানলা পড়েন লাঞ্চ শেষ এবার তিনি একটা পাওয়ার ন্যাপ নিতেন পাওয়ার ন্যাপ জোহরের আগে পাওয়ার ন্যাপ শরীরে যাতে এনার্জি আসে নিতে হবে না ঘুম থেকে উঠছে কখন হ্যাঁ সকালে না মেঘ নাই কখন মাঝ রাতে যিনি উঠেছেন টায়ার্ড হয়ে গেছেন একটু লাঞ্চ করে একটা পাওয়ার ন্যাপ নিতেন এটা দেহে এনার্জি আসতে বিষয় এই পাওয়ার ন্যাপ দিয়ে উঠে তিনি জোহরের সালাদ করাতে যেতেন এবং জোহরের আগের চার রাকাত ফজরের আগের দুই রাকাত কৃষ্ণ ইসলাম কখনো ছাড়তেন না গুরুত্বপূর্ণ সুন্নাত মধ্যে খেয়াল রাখবেন জোহরের নামাজের পরে সাহাবীদেরকে দিতেন এরপর সকালবেলায় যেই কাজগুলোর জন্য কাকে অ্যাসাইন করেছেন ওগুলো খোঁজ নিতেন এটা হয়েছে কিনা ওইটা হয়েছে কিনা অফিসিয়াল এরকম কাজের তদারকির দরকার আছে না কাজ দিলে আবার রিপোর্টিং করতে হবে না এই রিপোর্টিং গুলো বুঝে নিতেন করতে করতে আসরের সময় হয়ে যেত আসরের নামাজ বিষ্ণু ইসলাম আউয়াল ওয়াক্তে পড়তেন সূর্য জল জল করছে ওয়াল বাইদা ও ওয়া শামসু হাইয়া বাইদা আসর করে ফেলতেন আসরের নামাজের পরে বেশিরভাগ সময় ঘরে যেতেন যে ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটাতেন আমরা অনেক সময় ফ্যামিলিকে সময় দিতে চাই না তাদের ফ্যামিলি কাছে আছে আপনারা ফ্যামিলিকে সময় দিবেন এটা খুব জরুরি ছেলে মেয়েদেরকে সময় দেয়া ফ্যামিলিকে সময় দেওয়ার দরকার আছে না নাই কথা বলতেন স্ত্রীদের সাথে খোশ গল্প করতেন সবসময় একটা খোশ মেজাজে থাকতেন মাঝে মাঝে বিভিন্ন কাজে বাইরেও যেতেন এই বিকেলে এরপরে মাগরীবের অর্থ চলে আসলো আমি থাপে থাপে আগাচ্ছি মাগরীবের নামাজ তাড়াতাড়ি করতেন আজান হওয়ার সাথে সাথেই অক্ত হওয়ার সাথে সাথেই মাগরীব মাগরীব পরেই ডিনার মাগরীব পরেই ডিনার আমরা করি কয়টায় দশটায় আর বারোটায় ওই যে একজনকে বারোটায় আমরা হেলদি লাইফস্টাইল যদি না মানি বিষ্ণবীর দেখানো তো আমরা সুস্থ থাকবো কি করে ভাইরা আজ থেকে নিয়ত করেন মাগরিবের পরেই কে ডিনার সবাই বলেন মাগরিবের পরে পারা যাবে মাগরিবের পরে ডিনার করতে করতে এশার আজান হয়ে গেল এবার বিষ্ণু ইসলাম এশার নামাজে যেতেন এশার নামাজে নির্দিষ্ট টাইম ছিল না কোনোদিন দিন আগে কোনো দিন পরে পড়তেন এই নামাজের সময়টা বিশ্বনবী টাইমটা ফ্লাকচুয়েট করাতেন সাহাবারা এসে পড়ছে নামাজ শুরু সাহাবারা নেই দেরি করতেন একদিন সাহাবারা আইসা বসে থাকতে থাকতে সব ঘুম মসজিদে ঘুমাই গেছে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাহাবারা তো ঘুমাই গেছে এসা নামাজ পড়াবেন না বিষ্ণু বেরিয়ে আসেন এসে বললেন এখন যে সময়টা এইটাই এসার আসল বক্তব্য কিন্তু তোমাদের জন্য যদি কষ্ট না হইতো তাহলে প্রতিদিন এই টাইমে পড়াতাম তোমাদের কষ্ট হয়ে যায় এজন্য আউয়াল ওয়াক্ত একটু আগে আগেই পড়াই নেই পড়ে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইসলাম এশার নামাজের আগে ঘুমকে অপছন্দ করতেন এশার পরে কথা বলাকে অপছন্দ করতেন এশার পরে কোনো ওয়াজ মাহফিল নাই এশার পরে কোনো মিটিং নাই এশার পরে কোনো ডিসকাশন নাই এসার পরে কোনো ফরেন ডেলিগেশনের সাথে আলাপ নাই এসার পরে কিচ্ছু নাই এসার পরে ঘুম তাইলে না মাঝরাত উঠতে পারবে কি বলেন এই যে এবার বোঝা যাচ্ছে ঘটনা হাদিসে এসেছে কানা ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বা'দাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগে ঘুম পছন্দ করতেন এশার পরে কথা পছন্দ করতেন এশার নামাজ পড়েই কথা নাই জরুরি কোনো আলাপ থাকলে কথাটা সেরে দিনই চলে যেতেন ঘুম তাহলে এবার ঘুমের দিকে চলে যাই কয়টার দিকে ঘুমাতেন কি মনে হয় দেখি বলেন একজন বলতেছে এসার নামাজের পরে ঘুমাতেন আর এটা তো ঠিক আছে কয়টার দিকে ঘুমাতেন সেটা বলেন নয়টা সাড়ে আটটা আর দশটা আর নয়টা হ্যাঁ হাতিসে বর্তমান আমাদের যে ঘড়ি ঘড়ি টাইম উল্লেখ নেই তবে অবস্থা দৃষ্টে মনে হয় নয়টা থেকে সাড়ে নয়টা আপনি ঘুমান কয়টাই হ্যাঁ আচ্ছা তো নয়টার দিকে উনি ঘুমায় যেতেন ঘুমের সন্ন্যাত কি ছিল বিষ্ণু ইসলাম কিভাবে ঘুমাতেন দেখেন প্রথমেই বিছানা ক্লিন করতেন বিছানাটা ছাড়তেন সুবাহ কি সাইন্টিফিক চলাফেরা ছিল না কি সাইন্টিফিক আল্লাহ বিছানাটা ক্লিন করতেন এরকম উপরে একটা পাতলা জ্যাকেট বা ব্লেজারের মতো ছিল এটা ঝুলাতেন এরপরে অজু করে নিতেন এরপরে স্ত্রীদের সাথে অন্তরঙ্গ কথাবার্তা বলতেন সারাদিন কি ঘটলো কি হয়েছে এরপরে লম্বা দোয়া করতেন বিছানাতে যাওয়ার আগে হাত দুইটা একসাথে করে তিন কুল সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস তিনটা পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মেসেজ সুবহানাল্লাহ মনে থাকবে লম্বা দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ফাওয়াদতু আমরি ইলাইক আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী ওয়া নাবিয়িকাল্লাযী আরসালতা অনেক সুন্দর সুন্দর দোয়া এগুলো অর্থ করতে গেলে লম্বা সময় লেগে যাবে এরপরে আল্লাহ আহিয়া বলে ডান কাতে ঘুমাতেন কোন কাতে ঘুমানোর সময় ডান হাতটা ডান গালের নিচে রাখতেন আল্লাহ পড়েন এইভাবে ঘুমাতেন আখিরি জামানার পায়গাম্বার নবী মোহাম্মদ রসুল্লাহ ঘুমিয়ে পড়তেন স্ত্রীদের সাথে অন্তরঙ্গ মেলামেশা যদি করতেন গোসল ফরজ যদি হতো কখনো কখনো গোসল করে এরপরে ঘুমাতেন কখনো কখনো অজু করে ঘুমায় যেতেন ওই যে মিড নাইট মধ্যরাতে যখন তাহাজুদের জন্য উঠতেন তখন উঠে গোসল করতেন সোহানলা করে তাহলে একটা পূর্ণ ডে একটা কমপ্লিট ডে চব্বিশ ঘন্টা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত পেয়ে গেছেন না কথা বলেন একটা পিকচারাইজেশন একটা ভিজুয়ালাইজেশন আপনাদের চোখের সামনে মোটামুটি আমি তুলে ধরার চেষ্টা করেছি না এবার আসুন lesson what is the lesson from his life from his 24 hours day time ওনার ডেইলি রুটিন থেকে এবার আমাদের জন্য লেসনটা ভাই শিখলামটাকে এক নাম্বার যেটা শিখলাম he was very productive he was super super active not a single minute was wasted in his life একটা মোমেন্ট মুহূর্ত তিনি অপব্যয় করেন নাই প্রোডাক্টিভ ছিলেন সর্বোচ্চ to take the best out of the time সময়ের সর্বোচ্চ ইউসেজ তিনি করেছেন সুপার অ্যাক্টিভ ছিলেন দেড় হাজার বছর আগের ঘটনা সেই মরুভূমির মাঝখানের একজন লোক কিভাবে শিখেছেন এরকম কিভাবে সুপার অ্যাক্টিভ থাকা যায় কিভাবে এরকম প্রোঅ্যাক্টিভ থাকা যায় কিভাবে প্রোডাক্টিভ থাকা যায় পুরো দিন দিনের যে ম্যানেজমেন্ট দেখে এটাই মনে হয় যে তিনি সুপার অ্যাক্টিভ ছিলেন প্রোডাক্টিভ ছিলেন এরকম মনে হয় না আপনাদের নাকি শুধু আমার মনে হয় আপনাদের এরকম মনে হয় কি না রাসুসাহ ইসলামের চব্বিশ ঘন্টার এই টাইম স্কেজুল দেখে কি মনে হয় লেজি ছিলেন লেজি অলস কথা বলেন নাকি অ্যাক্টিভ সুপার অ্যাক্টিভ ওনার উম্মত যারা হবে তারা সুপার অ্যাক্টিভ হইতে হবে লেজি হইলে চলবে লেজি হইলে চলবে লেজি হইলে বাইতুল মুকাদ্দাস দখল করে রাখবে লেজি হলে মিয়ানমারের মতো এরকম আগ্রাসন চলবে বিভিন্ন জায়গায় মার খেতে হবে কাশ্মীরের মতো ফিলিস্তিনের মতো ঠিক কি না super active we have to be super active as a ummah, as a follower of Muhammad সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর যেটা শিখলাম easy going it was very easy going very simplistic ম্যানারের ছিলেন ভেরি সিম্পল জটিলতা নাই কোনো কিছুকে এত কঠিন ভাবে নিতেন না সকালবেলা খাবার আছে আছে দাও খাইছে খাবার নাই ঠিক আছে রোজা রাখলাম দাও চিন্তা করছেন কত সিম্পল আপনি যদি সকালে যায় বলেন খাবার আছে কয় খাবার নাই কি করবেন কয় মাই এত আদর করা কয় মাই রাসুল ইসলাম বলতেন খাবার আছে আছে খেতেন নাই কি করতেন রোজা কি সিম্পল একটা লাইফ এই জন্য জীবনটা আর কঠিন করেন না সিম্পল মেক ইট সিম্পল এই দুনিয়া আমাদের থাকার জায়গা না একটা ট্রানজিট পিরিয়ডে আসছি আবার চলে যেতে হবে ঠিক কি না চলে যেতে হবে থাকবো না আমরা গেল তিন নাম্বার তিন নাম্বার যে লেসনটা আমরা পাইলাম ব্যালেন্সড আর দুই এক মিনিট কথা বলবেন না খেয়াল করে থাকেন ব্যালেন্সড শিক্ষাটা এখন সার নির্দেশটা দিচ্ছি ব্যালেন্সড একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ছিল ওনার টাইম ম্যানেজমেন্টের সেন্স ছিল ওনার কোনো কিছু মিস হয় নাই অফিস আওয়ার মিস হয় নাই ফ্যামিলি আওয়ার্স মিস হয় নাই রিক্রিয়েশনাল আওয়ার্স মিস হয় নাই visiting hours consultation hours personal hours কিছু মিস হয়েছে চব্বিশ ঘন্টার এই ছোট্ট টাইম স্লটে সব আছে না নাই মেয়ের ঘরেও গেছে আত্মীয় ধরে দেখে আসছে মার্কেটের কি অবস্থা বাজার ব্যবস্থা দেখে আসছে রাষ্ট্রীয় কাজের আঞ্জাম দিয়েছে বিচার করেছে সুপ্রিম কোর্ট চালিয়েছে বঙ্গভবন গণভবন চালিয়েছে সেনা অধিদপ্তর থেকে মিলিটারি এক্সপিডিশন পাঠিয়েছে ফরেন ডেলিগেটদেরকে ইনভাইট করেছে গোটা বিশ্বের কিংদের কাছে ইসলামের চিঠি লিখেছে আসলিম তাসলাম যে তোমরা সুপার পাওয়ার হও আর যাই হও আমি মোহাম্মদের পক্ষ থেকে তোমাদের জন্য চিঠি আসলিম ইসলাম মানো তাসলাম শান্তিতে থাকবা দুনিয়াতেও থাকবা আখেরাতেও থাকবা ঠিক কিনা কি টাইম ম্যানেজমেন্ট ব্যালেন্সড একটা লাইফ লিড করেছে এজন্য যে পারে সে সবই পারে আমরা এটা করলে ওটা বাদ যায় ওটা করলে এটা পারি না এরকম আছে না learn the time management from our beloved prophet Muhammad সাল্লাল্লাহু গোটা বিশ্ববাসীকে বলতে চাই শিখে নাও আমাদের প্রিয় নবীর কাছ থেকে টাইম ম্যানেজমেন্ট শিখে নাও how to lead a balanced life শিখে নাও জেনে নাও এনলাইটেন ইউরসেলফ আলোকিত করো নিজেকে চার নম্বর যেটা শিখলাম he was an early bird of Madina Madina শহরে সবার আগে যিনি জেগে উঠতেন তার নাম তার নাম রাসুলের নামটাও বলতে মনে চায় তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাজী নজরুল কবিতা লিখছেন আমি হব সকালবেলা সবার আগে আগে উঠবো আমি দেখছেন বিষ্ণু ইসলাম সকালবেলা পাঠিয়েছিলেন আর্লি বার্ড মদিনা মদিনাতে সবার আগে তিনি জেগে উঠতেন কেউ জাগে নাই যারা তাহাজুদ পড়তো মদিনাতে এরা তো আরো পরে চারটার দিকে উঠতো উনি তো আড়াইটার দিকে উঠে গেছেন তাহলে আর্লি বার্ড হইতে হবে আগে আগে ঘুমাতে হবে আগে আগে ঘুম থেকে উঠে যেতে হবে পাঁচ নম্বরে যেটা শিখলাম আর্লি ডিনার লাইট ডিনার অল্প খাইতে হবে ডিনারের সময় অল্প অল্প খাওয়ার ট্রাই করতে হবে মেডিকেল সায়েন্সও তাই বলছে তাহলে ডিনারটা করতে হবে আর্লি মেডিকেল সায়েন্সও তাই বলে ঠিক কিনা তার মানে রাসুসাহ ইসলামের জীবনের যে প্রক্রিয়া এটার সাথে মেডিকেল সায়েন্সের মিল আছে না নাই আলহামদুলিল্লাহ করবেন না যেটা গবেষণা করে মেডিকেল সায়েন্স এখন বলে দেড় হাজার বছর আগে বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন পড়েন সোহান ছয় নাম্বার উনি শুধু ওনার জীবদ্দশায় যে স্ত্রী বন্ধু বান্ধব এদের প্রতি লয়াল ছিলেন না ওনার চলে যাওয়া বন্ধু বান্ধব স্ত্রী আত্মীয় স্বজন সবার প্রতি লয়াল ছিলেন তার প্রমাণ শেষ রাতে কবর জিয়ারত করতে যেতেন আপনারা গত এক বছরে কবর জিয়ারত করছেন কয়বার বলেন তো অনেকে একবার তিনি প্রায় কবর জিয়ারত করতে যেতেন তার মানে যারা চলে গেছে তাদের জন্য ওনার মনে একটা মায়া বা দয়া আছে না নাই কি মানুষ কি মানুষ সুবাহ কি ব্যক্তিত্ব আশেপাশে যারা আছে তাদেরকে ভালোবাসতেন যারা বিদায় নিয়েছে তাদেরও ভালোবাসতেন আমরা যাদেরকে দেখে নাই তাদেরকেও তিনি ভালোবাসতেন আমাদের জন্য তিনি কাঁদতেন সোহানুল্লাহ বললেন না একবার বিষ্ণু ইসলাম বললেন আমি আশা করি আমি আমার ভাইদেরকে যদি দেখতে পারতাম কাদের ভাইদের সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না বিষ্ণু বললেন না আনতুম আসহাবি তোমরা আমার সাহাবা তোমরা আমার আমার ভাই হচ্ছে তারা যারা আমার পরে আসবে আমার দেখে নাই আপনি আমি আমরা আমাদের জন্য বিষ্ণু ইসলাম কেঁদেছেন সব নবীকে আল্লাহ তালা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছেন এটাকে বলে দাওয়া মোস্তাজা সব নবী একটা করে পেয়েছেন যে নবী দোয়া করলেই কবল করতেও পারেন রেখেও দিতে পারেন দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলেছে একজন ছাড়া একজন তিনি কে মোহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলেন দুনিয়ার সব নবীরা তাদের ওই স্পেশাল দোয়াটা করে ফেলেছে ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা আমি আমার দোয়াটা করি নাই আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য সেদিন সুপারিশের জন্য ওই দোয়াটা আমি কিয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছি আজকের এই সিরাতুন নবীর প্রোগ্রামে নবীর জন্য ভালোবাসা ফিল হয় কলে যায় হ্যাঁ ফিল হয় এই নবী আমাদের হৃদয়ের গহীনে চিল্লায় বলো ঠিক কিনা আমাদের ভালোবাসার মনি কোঠা ঠিক কিনা এই নবীকে ভুলে যাওয়া আমাদের পক্ষে সম্ভব